কিভাবে তোমারে করিব স্মরণ তুমি যে গুণের ধার গণ কিভাবে তোমারে করিব স্মরণ তুমি যে শব্দ ক্ষমতারা আমার যখন পারি না তোমার প্রশংসা কথ মাওলা হাতে মাওলা গো লুটাই তখন সেজদাতে মাওলা গো লুটাই তখন ও চোখেরা বাবা খয় পল তোমাকে চেনা পেয়েছে সব চোখেরা তোমাকে চিনার পেছে সাব লাশারি তুমি আল্লাহু আহাদ পিতা পুত্র নয় আল্লাহু সামাদ মাওলা সিজদাতে মাওলা গো লোটাই তখন আদি অন্তে কেউ নেই তোমারই মতো ও পথে উঠে দিলে তুমি কোরআনে আবার প্রাণে আবাদ করেছ ভূমি দিয়ে রসুল সুপারিশকারী কোন ভাষা হবে তব প্রশংসাধারী মাওলা যতন পর পার দিও আমার তোমার যত পর পার দিও আমার তোমার যতন কিভাবে তোমারে করিব শরণ কিভাবে তোমারে করিব শরণ তুমি যে গুণের আধার গর শব্দ ক্ষমতারা আমার যখ পারি না তোমার প্রশংসা কথ মৌলা যে দাঁতে মালা গো লোটাই তখন সে যে দাঁতে মালা গো লোটাই তখন সে যে দাঁতে মালা গো লোটাই তখন